আচ্ছা আফরিন তুমি তোমার বন্ধুদের মাঝে আমাকে অপমান না করলে পারত না তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি তুমি তারপরেও তোমাদের বন্ধুদের মাঝে আমাকে অপমান করতে পারলা আফরিন তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি এই শব্দটা উঠাই না প্লিজ আমি এক ঘন্টাও থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি তো জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তারপর আমি যে কথাটা বলছি আমার এই একটা কথা রাখো তুমি একটা দিনই তো আমি তো সারা জীবনের জন্য তোমাকে আমাকে ছেড়ে থাকতে বলছি না শুধুমাত্র একটা দিন এই একটা দিন কোনো বন্ধ রেখে তুমি থাকতে পারো না আমি যদি মরে যাই আর দেখো তোমাকে তো আমাকে ছাড়াই থাকতে হবে আমি যদি মরে যাই খবরদার এ কথা আর বলবা না আমি তো তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে একটা দিনই তো আমার কষ্ট হবে জানি তুমি যখন বলছো আমার হাজার কষ্ট হইলে আমি সেটা করতে চেষ্টা করব তোমার জন্য তো আমি সবই করতে পারবো পারব আমি পারবো এখন থেকে টাইম শুরু আমি বাসা থেকে বের হয়েছি অনেকক্ষণ হয়েছে তো তাহলে চলো আচ্ছা ঠিক আছে কেমন আছেন আপনি কোথায় ছিলেন আপনি আপনার দেখি না এতদিন আমি আপনাকে অনেক খুঁজেছি কোথাও পাইনি এত কিছু কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না আপনার মুখে কি হয়েছে মুখটা ঢাকা আপনার শোনা লাগবে না কি হয়েছে আমার মুখে তোমাকে ছাড়া রাত তুমি মাকে আমার কাছে কেড়ে নিতে ভাই এই বাবার দেওয়া সম্পত্তি আমি তো সবই দিয়ে দিছি বাবা আমি তোর কাছে একটি জিনিস চাও ভাই তুই আমার আমি আমি Mohammad Abu Saeed Hossain BRAC micro finance CO Progoti Sheba Sadar আমার PIN one eight six zero three nine আমি একটি একক অভিনয় করার চেষ্টা করছি আপনারা সবাই এসেছেন এটা আমার ভাগ্য আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে তার জন্য আল্লাহর নিকট শোকর জানাচ্ছি আমি আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছি বলে এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনারা গ্রামের মনো ব্যক্তি আপনারা এসেছেন আজ এখানে বিচার করতে আপনারা বিচার করুন এই সম্পত্তি কার বাবার উইল অনুযায়ী এই সম্পত্তি একমাত্র আমার তাহলে ভাই আসি তাহলে হ্যাঁ হ্যাঁ ভালো থাকো আচ্ছা ভাই তুই যাচ্ছি যা বিদেশ যাচ্ছিস যা কিন্তু এই যে এত বড় একটা ফোন কিনে দেওয়া গেছে আজকে সুন্দর আমার ভাবি এই ভাবি কি ঠিক থাকবে কত পোলাপান আছে এই পোলাপানের সাথে কথা কথা কথা তো ভাবি শেষ এখন ভাবি রে দেখবো না আমার জীবন বাঁচানো ভাইরা কি এরা ভাইরা দায়িত্ব দিয়ে গেল কত আব্বু তোমার মন খারাপ না রে মা আমার তো মন খারাপ না মা মন খারাপ না তুমি কেন ওই কান্না রুমিকে মনে করো না রে মা আমি তোর ওই মা রবি কান্নাকে কে মনে করি না চল আব্বাস কেমন করে আপা নীরব বাইরে ফোন দেয় মা ওকে ফোন দেওয়া দরকার নাই ও কষ্ট পাবে আফিনাপার কথা শোনা লাগবে না তুই দৌড়ে যাই নীরব বাইরে ডাকবি না Thank